আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমাদের কাছে দুজন পেশেন্ট আসছে ওনারা আমাদের নতুন অতিথি ওনারা অনেকদিন প্রায় আমাদের হসপিটালে ভর্তি ছিলেন তো দর্শক আপনারা জানেন প্রতিটা মুহূর্তে প্রতিটা ভিডিওতে আমরা নতুন নতুন পেশেন্ট নিয়ে আসি নতুন রোগ সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করি তো আজকে যিনা আছেন ওনারা দুজনেই কিন্তু পেশেন্ট দুজনেই হাজব্যান্ড ওয়াইফ দুজনেই ভর্তি ছিলেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন তো আসলে বুঝতে পারছেন যে সেই বিষয়ে আমরা কথা বলবো আসলে কি হয়েছিল তাদের কিসের জন্য আমাদের ডিপিআরসি হসপিটালে আসলেন কিসের জন্য ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন চলুন দর্শক আমাদের সাথে কথা বলে পরিচয় হয়নি জি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম ভালো আছেন স্যার হ্যাঁ স্যার ভালো ভালো স্যার আপনার নামটা কি স্যার আমার নাম সেলিম দেশের বাড়ি কোথায় লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট স্যার আমরা তো ইতিমধ্যে জানি যে আপনি এল ফোর এল সমস্যায় ছিলেন যেটাকে আমরা পিএলআইডি সমস্যা বলি তো সেই রোগী রোগটা আপনার হয়েছিল প্রথম অবস্থায় কিন্তু আপনি জানতেন না যে আপনার এই ধরনের কোনো সমস্যা হয়েছে যদি প্রথম থেকে আমাদেরকে একটু খুলে বলতেন যে কি সমস্যাটা হয়েছিল এখন বলতে আমি অনেক আমার মনে পড়ে আর কি আজ থেকে প্রায় ছয় বছর আগে আমি যে কাজটা করি ওখানে আমি তো কুইট থাকি আচ্ছা। মানে ওই দোকানে আমি ওই গ্যাসের সিলিন্ডারে কাজ করি আর কি তো আমি একসময় একটা সিলিন্ডার উঠাতে গিয়ে আমার মাথার মধ্যে প্রচুর ফেন হয় আচ্ছা প্রচুর অনেক মানে একবারে অনেক মানে মানে হঠাৎ করে আপনি হ্যাঁ। হ্যাঁ। আমার এই তখন আমি বুঝতে পারছি যে আমার এটা হয়েছে তখন আমি ডিউটি চালিয়ে রুমে চলে গেছি আচ্ছা। যাই আমি পাশে হাসপাতাল আছে ওখানে গেছি ডক্টর দেখাইছি ও আমার পাঁচটা ইঞ্জেকশন দিয়েছে আর কি নির্বিন আচ্ছা। ইঞ্জেকশন তারপর আমি খাইছি তিন চার দিন ইঞ্জেকশন দিয়েছি কিছু হয় নাই পরে আমি মানে ব্যথাটা কেমন ছিল ব্যথাটা মানে এমন প্রচুর ব্যথা ছিল আচ্ছা। যে সহ্য করার মতন না আর কি পরে মানে ইঞ্জেকশন দিলে একটু কমে আবার বাড়ে মানে এমন কি কোনো সিচুয়েশন হয়েছিল যে আপনি ব্যথার জন্য উঠতে পারতেছেন না হ্যাঁ ওটা হয়েছে হ্যাঁ উঠতে পারতেছেন আমি এক গ্লাস পানিও নিয়ে খাইতে পারতেন ওইটা মানে শক্তি পেতেন না আচ্ছা যে পাতির ডাক্তারটা ডাক্তারটা লইমু আচ্ছা, তাও আচ্ছা। আমার ই ছিল না মানে খুবই খারাপ অবস্থা খুবই খারাপ ছিল হ্যাঁ আচ্ছা তারপরে আমি একটা প্রাইভেট হাসপাতাল গেছি একটা ইন্ডিয়ান ডাক্তারের কাছে ওখানে আমার সে দেখার দেখতে পরে ওখানেও সেই একই রকম ওষুধ দিছে আর বলতেছে আপনি রেস্টে থাকেন কয়েকদিন সপ্তাহ দশ দিন রেস্টে হ্যাঁ, হ্যাঁ। থাকেন এইগুলো দিছি এগুলো এইভাবে খাইবার ওষুধ তারপর আমি ওকে প্রেশন করে ইঞ্জেকশন নিয়ে আসি ওষুধ দিয়েছি মেডিসিন সেগুলো নিয়ে আসছি আমি এক সপ্তাহ রেস্টে ছিলাম আচ্ছা। তারপর আস্তে আস্তে ভালো হয়েছে এরপর থেকে তখন ভালো হয়েছে সুস্থ পুরোপুরি এরপর থেকে আস্তে আস্তে হয়েছে কি মাঝে মাঝে ব্যথা করত আচ্ছা। ওখানে না এখানে ব্যথা করতো তার অনেক মানে হয়তো বাড়ি কাজ করি মানে হয়তো করি মাজা থেকে কোমরে বা নিচের দিকে ব্যথাটা চলে আসলো চলে আসলে আচ্ছা। আর ব্যথাটা রয়েছে কি আমার ব্যথাটা এখানে করে উপরে আসে কিন্তু নিচের থেকে উপরে যায় না সিস্টেমটা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এরকম আমার তারপরে আমি অনেক দিন ওই আমি বলি এমনি হয়তো কাজ টাজ করে আসতে এই পাঁচ ছয় বছর ওষুধ টষুধ খাইছি অনেক ভালো হয় আবার যায় ভালো হয় আবার আসে তো আমি এবার বাড়িতে মানে, মূল কথা হচ্ছে আপনি ব্যথার ওষুধটা যতদিন খাচ্ছেন বা ওষুধ যতদিন চালাচ্ছেন ততদিন ভালো থাকে একটু ভালো থাকে আর যখন বন্ধ দিচ্ছেন আবার আবার শুরু হচ্ছে হ্যাঁ। আচ্ছা পরে আমি বাড়িতে আসি মার্চে লাস্ট আঠাশ তারিখে আচ্ছা। তাই আমি এই ব্যথার কারণে আমি গেছি আমার ডাক্তারের কাছে গেছি উনি আমার দেখে দিলেন বুঝলেন এমআরআই করান এমআরআই রিপোর্ট দিয়েছে কইছে আপনার সমস্যা আছে এমআরআই করলেন তখন বুঝতে বুঝতে পারছি হ্যাঁ তখন উনি আমার ওষুধ দিয়েছেন আমি বলেন বলছি স্যার আমার তো আমার ছুটি কম আমি চলে যাব কয়েছে আচ্ছা, ওষুধ নিয়ে দুই মাসের খেলে একটু কম না কাজটা যেভাবে দেখে শুনে করবেন পরে আমি চলে গেছি দুই মাস থেকে চলে গেছি গেছি আর ওখানে ওখানে ডিউটি লাগছে আগা পরে ব্যথা বেশি বাড়ে গেছে একবার ডিউটি আচ্ছা, আচ্ছা। করতে পারি না পরে আমি ফোন দিছি যখন বাংলাদেশে আসলেন কতজন ডক্টর দেখিয়েছেন দুইজনকে দেখাইছি আচ্ছা, আমাদের ওনারা আপনাকে কি সলিউশন দিল যে আসলে সমস্যাটা কি হয়েছে আপনার খোলে কি বলেছিল যে এই সমস্যা হয়েছে এটার জন্য এটা করতে হবে হ্যাঁ ও বলছে তা এই ওষুধটা খান আপনাদের এখন হাতের সমান এটা নিয়ে যান সময় পেলে আবার ভালো করে চিকিৎসা করে আমরা L four L five S এটা সমস্যা হতে পারে সামনে জি জি এ তামাশা আমি চলে গেছি তারপর আমি যাই এখন আমি তিন মাস পড়ে গেছি আমার বহুত আবার ব্যথা করতেছে তখন আমি আচ্ছা। বাড়ি ফোন দিচ্ছি এই সমস্যা করছে চলে আসা দিয়ে ছুটি আচ্ছা, আচ্ছা। হ্যাঁ ছুটি নিয়ে আমি এই উনত্রিশ তারিখে আসছি আজকে কয় তারিখ আজকে তেরো তারিখ গত মাসে উনত্রিশ তারিখে আচ্ছা, আসছি আচ্ছা। আশি বাইশ চার পাঁচ দিন ছিলাম চার তারিখে স্যার এখানে ভর্তি হয়েছি আচ্ছা আপনি তো স্যার দেশে ও বিদেশে সবখানেই আপনি অনেকজন ডক্টর দেখিয়েছেন ওনাদের কাছ থেকে ট্রিটমেন্ট নিয়েছেন হ্যাঁ। তো সেক্ষেত্রে আমাদের সম্পর্কে কিভাবে জানতে পেলেন স্যার ইউটিউবের মাধ্যমে আচ্ছা হ্যাঁ, স্যার ইউটিউবে আমি দেখি অনেকদিন ধরে দেখছি আপনারও দেখছি অনেকটা আচ্ছা। শকত স্যারেরও অনেকটা দেখছি আমি হ্যাঁ, তখন আমার যে একটা আমি এখানে গেলে হয়তো আমার এটা হইতে পারে কারণ আমি দেখছি অপারেশনবিহীন মানে চিকিৎসা বহুত আমি দেখছি অনেক মানুষ চিকিৎসা হয়েছে এবং তার দেখছি আমি আর আমাদের ওখানেও কুয়েতে থেকে একটা লোক আমাদের জানা আছে না ও বলছে আরেকটা লোক ফ্যাশন পাইছি আমি আমাদের কুয়েতে থাকে আচ্ছা। ও আমার সিটে আসিল আচ্ছা, আচ্ছা। ও বলছে না চিকিৎসা নেন আপনার চার পাঁচ দিন একটু হয়তো একটু ইয়ে হবে পরের থেকে আপনার সুস্থ হয়ে যাবে আমার মনে দৃঢ় বিশ্বাস আছে যে আমি শফিউল্লাহ স্যারের প্রধান কাছে গেলে ইনশাল্লাহ আমি সুস্থ মনের একটা যে আচ্ছা, বলটা মানে কথা হচ্ছে আমাদের ভিডিওগুলো দেখে আপনি বুঝতে হ্যাঁ। পারলেন যে না আমি যদি ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে যাই হ্যাঁ। তাহলে একটা পারফেক্ট একটা চিকিৎসা হ্যাঁ একটা আমি কিছু সমাধান সেটা আপনি একদম হ্যাঁ, মনোবল নিয়ে এসে মনোবল নিয়ে আমি বাড়িতে আসি আমার অনেক মানুষ ঢাকা ও জায়গা যাই যাও আমাদের আচ্ছা। ওখানে আছে দিয়ে যাও আচ্ছা। আমি বলছি না আমি কারো আছে আমি আগে এখানে আগে দেখি তারপরে আপনার ভিউজ নেব আচ্ছা। কে বলছে আমার যে আমরা সবসময় যে ডাক্তার থেকে ওষুধ খাই একটা আছে ফার্মেসি ও বলছে আপনি ইন্ডিয়া চলে যান আমি বলছি ইন্ডিয়া যাবো কেন আমি দেখি আমি আসি দেখি না আমি তো আসি এখন বাংলাদেশে কিন্তু অনেক ভালো ভালো ভালো ভালো ডাক্তার আছে দেশি বাংলাদেশে হ্যাঁ, দেশে হ্যাঁ, কি হয় হ্যাঁ, সেটা ওটাই স্যার স্যার আপনি তো আমাদের ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসছেন আপনি স্যার ট্রিটমেন্ট নিয়ে ভর্তি হয়ে অনেকটা দিন আছেন আজকে কতদিন আজকে আজকে আমার দশমতম দিন শেষ হয়ে গেছে আমি কালও আসি আমি আচ্ছা। আগামীকালও ইয়ে নিব চিকিৎসা নিব স্যার এই দশ দিনে স্যার আপনি কেমন মনে করছেন যে আপনার আগে যে দিনগুলো যেভাবে কাটাতে হতো চলাফেরায় সমস্যা হতো চলাফেরা মানে ইয়ে জীবনে কিন্তু অনেকটা প্রবলেমে পড়তে হয় আমাদের আমি তো যে হাসপাতাল আমি আগে আমি নিচে যেতে পারতাম না আচ্ছা, আপনার যে হাসপাতাল হ্যাঁ। ইয়া থেকে স্যার এখন কি অবস্থা আছে এটা একটু জানতে চাই এখন চিকিৎসা পর আমি দশ দিন চিকিৎসা নিয়েছি আগামীকাল একদম চিকিৎসা বাকি আমি স্যারের কাছে বলছি আমি নিচে গেছি এখন ইনশাল্লাহ আমি তো মনে করি আমি নব্বই পার্সেন্ট সুস্থ আলহামদুলিল্লাহ স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের হ্যাঁ, ডক্টর শফিল প্রধান স্যারকে দেখার জন্য তো ইতিমধ্যে জানি যে আপনার ওয়াইফও আমাদের হ্যাঁ, হ্যাঁ, তো ওনার সাথে একটু আমরা পরিচয় কথা বলে নিব সমস্যাটা কি ছিল আমরা যাব ওনার ওয়াইফের কাছে উনিও আমাদের ডক্টর শফিল অপদান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন তো চলুন ওনার সাথে একটু কথা বলে নিই জি আসসালাম আলাইকুম ভালো আছেন ম্যাডাম ম্যাডামের পুরো নামটা কি ম্যাম ফারহানা ফারহানা আমরা ইতিমধ্যে জানি আপনি লক্ষ্মীপুর থেকে আসছেন আপনার হাজব্যান্ড এখান থেকে ট্রিটমেন্ট নিয়েছে আপনিও নিয়েছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন কি সমস্যা হয়েছিল ম্যাম একটু যদি আমরা প্রথম থেকে শুনতে পেতাম একটু খুলে বলতেন যে মূল সমস্যাটা কি ছিল আপনার আমার কোমরে ব্যথা ছিল আচ্ছা আমার গাড় ব্যথা হ্যাঁ, হ্যাঁ। হাতে ব্যথা হাঁটু ব্যথা আচ্ছা মানে এই সাইড পুরে ব্যথা ছিল আচ্ছা আপনি কি কোনো পরে গিয়ে ব্যথা পেয়েছেন না কোনো এমনিতেই সমস্যাটা শুরু হয়েছে এমনিতেই সমস্যা হয়েছে হাঁটুতে কেমন ব্যথা ছিল আপনার আমি উঠতেও না বসতেও না আজকে আঠারো দিন বিশ দিন হয়েছে আপনি তো ডক্টর প্রধান স্যারকে দেখিয়েছেন স্যার আপনাকে কি বলেছে যে আপনার মূল সমস্যাটা হয়েছিল কি মূল সমস্যা হয়েছে স্যার বোঝা আপনার হাঁটুর বাড়ি হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। আপনি তো কতদিন আজকে ভর্তি হয়েছেন মানে কতদিন ছয় দিন ছয় দিন হলো আপনি ছয় দিন আগেও কিন্তু একজন অনেক ঘোরতর সমস্যায় ভুগতেছিলেন হ্যাঁ, হ্যাঁ। অনেক সমস্যা ছিলেন আপনার খুব ব্যথা ছিল হাঁটুতে ব্যথা ছিল গাড়ে ব্যথা ছিল কোমরে ব্যথা ছিল সব জায়গায় মোটামুটি ভালোই ব্যথা ছিল তো ছয় দিন আগে যেমনটা ছিলেন এখন কি অবস্থা ম্যাম না এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে আগের চাইতে কেমনটা সুস্থ বোধ করছেন নিজেকে পুরোপুরি সুস্থ আছে এই সামনের কথা বলতে পারেন আল্লাহর ইচ্ছে আচ্ছা আচ্ছা দর্শক শুনতে পেলেন ওনারা দুজনেই ওনাদের বাসার মতো আপনাদেরকে বুঝতে চেয়েছেন যে আসলে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে এসে ট্রিটমেন্ট নিয়ে ইনশাল্লাহ আগের চাইতে অনেকটাই সুস্থ হয়েছেন তো আমি আপনাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো আপনি ডক্টর শফিলা প্রধান স্যারকে স্যারের কাছে আসা আমি আশা লাগবে বা আসবেন সেটা আমি বলবো না যেখানে গেলে আপনি সঠিক একটা ট্রিটমেন্ট পাবেন যেখানে গিয়ে আপনার সঠিক রোগটা আপনি নির্ণয় করে ট্রিটমেন্ট নিয়ে সুস্থ হতে পারবেন সেখানে যাবেন আশা করি আমাদের প্রতি আপনাদের দৃঢ় বিশ্বাস আছে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার ফিজিওথেরাপির মাধ্যমে এ ধরনের সমস্যা যেমন আথরাইটিস আথরাইটিস পিএলআইডি এ ধরনের সমস্যার জন্য ইতিমধ্যে আপনারা ভালো করেই জানেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যার অনেক স্পেশালাইজ ডক্টর তো আমি বলবো যদি আপনারা সঠিক রোগটা নির্ণয় করতে চান সুস্থ হতে চান ডিপিআরসির প্রতি বিশ্বাস রাখতে হবে তো দর্শক আজকের মতো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখানেই শেষ করলাম